বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমার চ্যানেল থেকে কিভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে এবং এটা ব্যবহারও করতে পারবেন আপনার মোবাইলে এটা দিয়ে আপনারা হোয়াইট বোর্ড অ্যানিমেশনে যে কোনো ধরনের ভিডিও বানাতে পারবেন আপনার ইউটিউব বা অন্য কোনো প্রজেক্টের জন্য চলুন কথা না বাড়িয়ে দেখাই কিভাবে আপনারা হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যারটি ডাউনলোড করবেন আপনার মোবাইলে ডাউনলোড করার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এমনই একটা পেজ চলে আসবে আপনার মোবাইলের সামনে দেন যেটা করতে হবে একটু নিচে যাবেন এখানে লেখা আছে ডাউনলোড এপিকে নাও সো এটার উপর ক্লিক করবেন দেন লোডিং ঠিক লোডিংয়ের পর এমন আরেকটি পেজ আসবে এই পেজটা আসার পর এখানে দেখবেন লেখা আছে I am not a robot I am not a রোবটের এখানে একটি ক্লিক করতে হবে ফাঁকা ঘরটা একটি ক্লিক করলে একটু লোডিং হবে দেন টিক দিয়ে দেবে তারপরে আরেকটু নিচে যাবেন ডাউনলোড কে forty seven point one nine MB এটার উপরে ক্লিক করলেই শুরু হয়ে যাবে ডাউনলোড তো চলুন ডাউনলোডিং হোক দেখেন এখানে নিচে লেখা দিচ্ছে do you want to download again video scribe download again so এটা আমার যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে সেজন্য আমাকে এই লেখাটা দিচ্ছে অথবা আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে হ্যাঁ চলুন আপনার দেখাই ডাউনলোডে ক্লিক করলাম জানি যে এখানে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে নিচে এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোডের চিহ্নটি ডাউনলোড আমার শুরু হয়ে গেছে সো এভাবেই আপনারা একটি হোয়াইট অ্যানিমেশন সফটওয়্যার আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে প্লিজ দয়া করে অবশ্যই আর ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না